এটা মূল উদ্দেশ্য না এর পিছনে কোন একটা মহল এমন কিছু করতে চাচ্ছে যেটা আমাদের এই জাতির জন্য হুমকি স্বরূপ হবে পিছনে তারা কিছু না কিছু করার চেষ্টা করছে আমাদেরকে একটা দিকে ফোকাস করিয়ে রেখেছে আপনাকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতি বুঝতে হবে না হলে আপনি শুধু এই তোতা পাখির মতো কোরআন হাদিস পড়ে আপনি শেষ জামানায় চলতে পারবেন না বিশ্বাস করেন কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে আমরা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করব। আল্লাহর ওয়াস্তে আল্লাহর কিতাবের কাছে ফিরে আসে রাসুলের হাদিসের কাছে ফিরে আসেন আপনার দেশ সমৃদ্ধ হবে আপনার ক্ষমতা স্থায়ী হবে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন সমাজ সুন্দর হবে